আল্লাহ বলেন লা তুমির আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস হয় না আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে দয়াবান আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রহিম আমার আল্লাহ রব্বুল আলমিন বা করার সাথে সাথে গুণমাপ করে দিবেন আজ থেকে ঈদের রাত পর্যন্ত আমরা সবাই রাত জেগে আল্লাহর দরবারে এমনভাবে আমরা চোখের পানি পেলে এমনভাবে কান্না করব আমি মনে করব এটা আমার শেষ সময় এরপরে আমি আর কোনো দিন বেঁচে থাকবো না আমার ছেলে মেয়ে তিম হয়ে যাবে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে এই সমাজ আমার জন্য কেউ থাকবে না আমি আর এই সময়ের পরে আমি মনে হয় আর একটা বাস বাঁচবো না আল্লাহ দরবার হাটটা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কবি আবুল আতাহিয়া তিনি তার কবিতায় দোয়া করছেন ইলাহিলা তো আজিবিনী فإني مقر بالذي قد كان مني وما لي حيلة إلا رجائي وعفوك إن عفوت وحسن ظني فكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن إذا فكرت في ندمي عليها عددت أناملي وقرأت سني يظن الناس بي خيرا وإني لشر الناس إن لم تعف عني أجن بزهرة الدنيا جنونا ওয়াফনিল উমরা ফিহা বিত্তামান্নি কবি আবুল আতাহিয়া বলছেন মাবুদ গম ইলাহিলা তো আমাকে তুমি শাস্তি দিও না করুণা দিয়া তুমি আমাকে মহামারী দিয়ে শাস্তি দিও না কেয়ামতের কঠিন আজাবে জাহান্নামের কঠিন আগুন আমারকে জ্বালায়ও না মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দাও আমার তুমি শাস্তি দিও না পাইনি মুকির রুম বিল্লাজি কদকা মিন্নি আই আল্লাহ তোমার কাছে সিলিন্ডার করছি আমি যত পাপ করেছি যত গুণা করেছি যত অন্যায় করেছি তোমার কাছে স্বীকার করে নিচ্ছি ওমালে হে লাতুন ইল্লা ইন আমার কোনো উপায় নেই আমার কোনো শক্তি নেই আমার কোনো ক্ষমতা নেই আমার কাছে আসে শুধু আশা আপনি ক্ষমা করবেন সেই আশা আপনার প্রতি সুধারণা টুকুন ছাড়া আমার আর কোনো ক্ষমতা নাই আমার আর কোনো উপায় নাই যদি আপনি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার মতো কি কেউ আছে এবার কবি বলছেন ফাকাম্মিন মিন জাল্লাতিল্লি ফিল বারায়া এই দুনিয়াতে কত পাপ করেছি কত পদস্খলন আমার হয়েছে আপনি হচ্ছেন করুণাকারী আপনি হচ্ছেন স্নেহশীল আপনি হচ্ছেন দয়াবান আপনি আমার উপর একটু দয়া করবেন ইজা চোখ বন্ধ করে যখন আমি আমার গুনার কথা স্মরণ করি আমার লজ্জা লজ্জার কথা যখন আমি স্মরণ করি আমি আমার দাঁতের অগ্রভাগ আমি আমার হাতের আঙ্গুলের মাথাগুলো কামড়াতে থাকি আর আমি দাঁতে কিটমিট করতে থাকি কবি বলছেন না ছবি খায়রান রান ইন্নী মানুষ আমাকে কত ভালো মনে করে মানুষ আমাকে কত সম্মান করে দেখলে সালাম করে মানুষ আমার কাছে দোয়া ছায় অথচ আমার যে কত গুণা আর তুমি যদি আমার গুণাকে ক্ষমা না করো যারা আমার প্রতি সুধারণা রেখেছে কেমতর ময়দানে বলবে হাই রে আমরা এই মানুষটার প্রতি কত ভালো ধারণা রাখতাম তার যে এত বেশি গুণ আমরা তো জানতাম না মানুষের কাছে গুণাগুলো প্রকাশ হয়ে যাবে এই জন্য আমরা আল্লাহর কাছে পরিয়াদ করব। আপনি হলেন সত্তার ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই ইয়া ইলাহি है तू मेरा गफ्फार है अजुन्नु बिजहरति दुनिया আফনিল এই দুনিয়ার জন্য কত পাগল পারা হয়ে গেছি এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি মালিককে বলে গিয়ে দুনিয়ার পিছনে পিছনে গড়ছি দুনিয়া পাওয়ার জন্য জীবন শেষ করেছি দুনিয়াও তো পেলাম না আর আখ আখেরাতও আমার নষ্ট করে দিলাম আল্লাহ তুমি এই রমজানের দশটা দিন আমার বিশ্বনবী রমজানের ভিতরে এই লাস্ট দশ দিনে শেষের দশ দিনে যে আমল করতেন যে পরিশ্রম করতেন কোমর বেঁধে যে আবাদত করতেন সাহাবারা বলতো সকালবেলায় দেখতাম আমার নবীর চেহারার ভিতরে কপালের মধ্যে যেই নবীর কোনো গুণা নাই যেই নবী মাসুম যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই যেই নবীর আহ্বান ছাড়া জান্নাতে জান্নাতের দরজা খোলা হবে না যেই নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে সেই নবী এই রমজানের লাস্ট দশ দিনে সাহাবারা বলছেন আমার নবী এমনভাবে সিজদার মধ্যে পড়ে থাকতো সকালবেলায় উঠে দেখতাম আমার নবীর কপালের মধ্যে কাদা মাটি লেগে আছে ভাইয়ের আমার আল্লাহর নবী যদি এই শেষের দোষ দিকে এত মূল্যায়ন করে আমাদের উম্মত হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দশটা দিনে আমাদেরকে এমনভাবে আমল করতে হবে যাতে আমরা এই দশটা দিন জীবনের জন্য শ্রেষ্ঠ সময় হিসাবে আমরা যেন উপহার হিসাবে আল্লাহর নিয়ামত হিসাবে যেন আমরা পেয়ে যাই আল্লাহ বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম এই লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলামিন দলে দলে ফেরস্তা আসমান থেকে এই পৃথিবীতে অবতরণ করেন এই ফেরাস্তাদের সাথে নেতৃত্বে থাকবেন হজরতে জিবরাইল আমিন আলাইহিসালাম জিবরাইলের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলমিন এই আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরাস্তাম জিবরাইল আমিন ফেরাস্তা নিয়ে ফেরাস্তাকে নেতৃত্ব দিয়ে এই ফেরাস্তার দল নিয়ে রহমত নিয়ে আল্লাহর সমস্ত হুকুম হাকাম নিয়ে আল্লাহর সমস্ত বরকত নিয়ে এই দুনিয়া দুনিয়ার জমিনে অবতরণ করবে বাইর আমার এই লাইলাতুল কদরের বরকত লাইলাতুল কদরের পজিলত শান্তি নিরাপত্তা ফজর পর্যন্ত অব্যাহত থাকবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ এই রহমত শান্তি নিরাপত্তা রহমত বরকত ফজর পর্যন্ত থাকবে সুতরাং রাত্রিবেলায় আবাদত করে ফজরের নামাজ জামাতে পড়ে আপনারা সবাই একটু রেস্ট নেবেন কোনো সমস্যা নাই এই দশটা রাত্র অবশ্যই অবশ্যই রাত জেগে সকলকে আল্লাহ রব্বুল আলমিন আমল করবার তৌফিক দান করে সবাই বলে আমিন দশটা দিন এই দশটা রাত আর জীবনে পাবেন না বলছে পাবেন না পাবেন না বলছি পাবেন না সবাই রাত্রি জেগে মাদত করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দিন মা বোনদেরকে এই মেসেজটা পৌঁছে দেবেন তারা যেন রাত জেগে এবাদত করে আমাদের এই এই বছরের রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সাইল আসকাম আল্লাহ তুমি করোনা মহামারী থেকে সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদের হেফাজত করো তোমার গজব থেকে গোনা মাফ করে দাও এই বেইজ্জতি লাঞ্ছনার মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করে দাও আর যদি আমার তবা যদি কবুল হয়ে যায় আর করোনা ভাইরাসও যদি আমার মৃত্যু হয়ে যায় শাহাদতের মর্যাদা নিয়ে যদি যেতে পারে তাহলে আমি সার্থক আমার মৃত্যু হবে সার্থক আমার আবাদতের মধ্য দিয়ে আমার মৃত্যুটা হবে সার্থক এই জন্য বিষ্ণু বললেন তু হফাতুল মিনিল মত মৃত্যু হলো মোমিনদের জন্য উপহার আল্লাহ রব্বুল আলমিন সকলকে তৌফিক দান করে সব বলে আমিন মসজিদ আসার সময় নিজ নিজ দায় নামাজ নিয়ে আসবেন প্রতিভক্ত নামাজের মধ্যে নিজের নিজের যাই নামাজ সাথে নিয়ে আসবেন দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন সবাই মুখের মধ্যে মাস পরে আসবেন আপনার যদি করোনা হয়ে যায় তখন কতক্ষণ মুসল্লিকে দোষারোপ করবেন কতক্ষণ মসজিদকে দোষারোপ করবেন আপনার মনে সন্দেহ লাগবে শয়তান আপনাকে দুঃখা দিয়ে দেবে মনে হয় তুমি মসজিদে যাওয়ার কারণে তোমার করোনা হয়ে গেছে এই জন্য শয়তানের দোকা থেকে বাঁচার কার জন্য নিজের সুরক্ষার জন্য সবাই মাস পরে মসজিদে আসবেন নিজের জাইনামাজ নিজে আসবেন তিন হাত দূরত্ব রেখে এক খাতার পরে আরেক খাতার প্রয়োজনে দূরত্ব রেখে নামাজটা পড়বেন সন্ন্যতটা বাসায় পড়বেন নামাজটা মসজিদে পড়ে সোজা বাড়িতে গিয়ে চলে যাবেন বেশি বেশি আবাদত ঘরের মধ্যে করবেন আপনি আবাদত এমনভাবে করবেন যেন আপনার ঘরের ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনাকে দেখে যেন সবাই মশাল্লা নিয়ে লজ্জা বোধ করে যেন আবাদতের মধ্যে পড়ে যায় আপনি ঘরের মধ্যে চিৎকার করে কান্না করবেন চিৎকার দিয়ে কান্না দেবেন যাতে পরিবারের সকলের দিলের মধ্যে আল্লাহর বয় সৃষ্টি হয় যেন আল্লাহর বয় সৃষ্টি হয় মৃত্যুর কথা যেন সবার স্মরণ হয়ে যায় সময়ে সময়ে কবর জিয়ারত করবেন যাতে এই মৃত্যুর কথা আমাদের সকলের স্মরণ থাকে এই দশটা দিন যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে আমল করে এই সুন্দর করে পারে তো বিদিন সয় বলে আমিন আর বাকি কথাগুলো যখন সুযোগ হয় তখন ইনশাল্লাহ বলা হবে আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করবার তো বিদ্যান করে সব বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন সকলে সকলকে ক্ষমা করবে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করুক এক নম্বর আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে প্রতিটি জুমার দিনে আমি আপনাদেরকে অনেক শব্দ ছয়ন আমার ঠিক নেই এমন শব্দ আপনাদের যেই শব্দ ভালো লাগে সেই শব্দ হয়তো আমি ইউজ করতে পারি নাই আপনারা কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদের সকলকে ক্ষমা করে দিয়েছি আমি আপনাদের কোনো কিছুতে আমি কোনো কষ্ট পাই নাই আপনাদের ভালোবাসার উপর আমরা বেঁচে আছি আমরা একে অপরকে আমরা সকল সকলকে আমরা ক্ষমা করে দিব যখন এই মৃত্যু আসে আমরা তার লাশের প্রতি আমরা ছুটে যাব আমরা ডাক্তারি সেই নিয়ম আমরা মেনে আমরা তার কাবন দাবন তার ধোয়া এবং সব কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো তো ইনশাল্লাহ নাকি আমরা লাশ লাশটাকে থেকে আমরা পালিয়ে যাব আমাকে খবর দিবেন আমাকে খবর দিবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সকলকে তৌফিক দিন সকলকে তৌফিক দিন সকলকে তৌফিক দিন এই মসজিদের কথা ভুলবেন না যতদূর পারবেন এক টাকা থেকে শুরু করে আপনি মসজিদের জন্য দান করে যাবেন এবং গরিবদেরকে যতটুকু সম্ভব যতক্ষণ পারেন আপনার একটা টাকা হতে পারে এক টাকা আপনি জানেন না কে আমাদের দিন এই একটা টাকার কত দাম কত দাম হয়তো আপনি একটা নাকি কারো কাছ থেকে আপনি পাচ্ছেন না আপনাকে দেখে আপনার ছেলে পালিয়েছে বাবা পালিয়েছে ভাই পালিয়েছে বন্ধু পালিয়েছে হয়তো দেখা যাবে আপনি কোনো এক একটা সময় একটা টাকা দান করেছেন ওই এক টাকার দানের কারণে আপনার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে আর আপনার জান্নাত চলে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী সকলকে তৌফিক দান করুক ওয়াখরে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন যাই না যে আবার দেখা হবে যাই না আবার দেখা হবে আল্লাহ রব্বুল্লা আলমী সকলকে আবার একত্রিত হবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত